সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা শুধু চ্যাম্পিয়ন নয় অপরাজিত চ্যাম্পিয়ন এদেশের মেয়েরা প্রমাণ করেছে সুযোগ পেলে উৎসাহ পেলে তারাও জয় করতে পারে অসাধ্যকে এ মেয়েরা কেউই তথাকথিত উচ্চবিত্তের সুযোগ সুবিধা পাওয়া কন্যা নয় প্রায় সবাই দীর্ঘ এক যুদ্ধ পেরিয়ে তৃণমূল পর্যায় থেকে উঠে এসে নিজেদের প্রমাণ করেছে আর তাদের এই প্রমাণ করার পেছনে যিনি নিরলস কাজ করে গেছেন বছরের পর বছর ধরে তিনি গোলাম রাব্বানি ছোটন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ এই মেয়েরা যখন অনূর্ধ্ব ষোলো পর্যায় থেকে একসাথে খেলে আসছে তখন থেকেই তিনি এদের কোচিং করিয়েছেন জুনিয়র পর্যায়ের কোচ হিসেবে মেয়েদের এই সাফল্যে এই কোচের ভূমিকা কোনো অংশে কম নয় উনিশশো সালে বগুড়ায় জন্ম নেওয়া টাঙ্গাইলের ছেলে গোলাম রাব্বানি নিজে ছিলেন ঢাকা লীগের নিয়মিত ফুটবলার উনিশশো সালে বাসাবর হয়ে প্রথম মাঠে নামেন সাবেক এই ডিফেন্ডার তারপর তিনি একে একে ফকিরের পুল আরামবাগ টিএনটি ও বিআরটিসির হয়ে খেলেছেন দু সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিলেও কোচিং করানো শুরু করেছিলেন খেলোয়াড় থাকা অবস্থাতেই উনিশশো সাল থেকে কোচিং করাতেন টিএনটি ক্লাবে দু সাল থেকে মেয়েদের কোচিং করাচ্ছেন তিনি যখন তিনি নারী দলের কোচিং শুরু করেন তখন মেয়েদের ফুটবলের অবস্থা আজকের মতো ছিল না ইচ্ছা শক্তি আর মনের জুড়ি বড় শক্তি ছিল তখন যখন রাব্বানি মহিলা দলের কোচের দায়িত্ব নিয়েছিল তখন তার বন্ধু বান্ধবরাও তাকে মহিলা কোচ বলে টিকা টিপ্পণী করত যখন তিনি রাস্তায় হেঁটে যেতেন তাকে নানাভাবে উপহাস করত এই দেশেরই কিছু মানুষ কাজকে ভালোবাসেন বলে ফলে এসব উপহাস টিপ্পণীকে তুরি মেরে উড়িয়ে দিয়েছেন আজ তিনি বাংলাদেশের ফুটবলের সফলতার নেপথ্য নায়ক অভিনন্দন গোলাম রাব্বানি ছোটনকে অভিনন্দন তার টিমকে